প্রেমের আঘাতে তবুও স্বপনের ঘর বাঁধব চিরদিন বন্ধু তোমাকে ভালো ভেসে যাব ও চিরদিন বন্ধু তোমাকে ভালো ভেসে যাব আমার মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে তবুও স্বপনের ঘর বাঁধব চিরদিন রজনী ব্যথা পেয়ে হয় না সবারই কপালে তো সুখ লাগে চিরদিন বন্ধু তোমাকে ভালো বেশে যাব ও চিরদিন বন্ধু তোমাকে ভালো বেশে যাব ও চিরদিন বন্ধু তোমাকে